আসসালামু আলাইকুম সকাল নটা বেজে পঁচিশ মিনিট আজ বৃহস্পতিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আমি ফারাত আজিন মারজান তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমম সরোয়ার কমল এমপি বলেছেন বর্তমান সরকার গ্রামকে শহরে পরিণত করতে কাজ করে যাচ্ছে কেবল যোগাযোগ ব্যবস্থা নয় প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন করে মানুষের জীবনযাত্রাকে সহজ ও আধুনিক করেছে গতকাল রামু উপজেলার কাওয়ার খুব দক্ষিণ মিঠাছড়ি ও রাজারকুল ইউনিয়নের তিনটি সড়কের কার্পেটিং কাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত পৃথক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় রামো উপজেলার প্রকৌশলী মঞ্জুর হাসান ভুইয়া বীর মুক্তিযোদ্ধা Jafar Alam Chowdhury chairman Mafizur Rahman Kachhapia UP chairman Abu Mohammad Ismail Noman উপস্থিত ছিলেন কক্সবাজারে শেষ হয়েছে তিন দিনব্যাপী জলকেলি উৎসব সমাপনীতে জল ছিটিয়ে পুরনো সব কিছুকে ধুয়ে মুছে নতুনকে আহ্বান জানানো হয় বুধবার শহরে বিভিন্ন জলকেলির প্যান্ডেল পরিদর্শন করেছেন কক্সবাজার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনয়নে মনোনয়নপ্রাপ্ত নৌকার প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে তিনি রাখাইনদের সাথে কুশল বিনিময় করেন উৎসবে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ ক্যাথিং অং ও কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক মংসেন হা পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি ভাগাভাগি করে নিতে কারাবন্দী মায়েদের সাথে থাকা শিশুদের হাতে নতুন কাপড় ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে গতকাল জেলা সমাজসেবা কার্যালয়ের সহযোগিতায় এবং জেলা কারাগারের আয়োজনে এসব নতুন কাপড় ও উপহার সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান এ সময় জেলা সুপার উপস্থিত ছিলেন মহেশখালীর কালামারছড়া ইউনিয়নে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে গতকাল প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বিশেষ ভিজিএফ কর্মসূচির চাল বিতরণ করা হয়েছে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাডভোকেট আবু আহমেদ এসব চাল বিতরণ করেন এ সময় দুই হাজার চারশো পরিবারকে দশ কেজি করে চাল বিতরণ করা হয় এতে উপজেলা সমবায় কর্মকর্তা মাসুদ কুতুবি ইউনিয়ন পরিষদ মেম্বার মোজাম্মেল হক ও রাশেদ কামাল চৌধুরী উপস্থিত ছিলেন পবিত্র উল ফিতর উপলক্ষে উখিয়ায় টেকনাফ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও টেকনাফ পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান বদি নিজস্ব তহবিল থেকে বিশ হাজার হতদরিদ্রদের মাঝে নগদ টাকা বিতরণ করেছেন গতকাল রাতে টেকনাফ পৌরসভা চার ও পাঁচ নম্বর ওয়ার্ডের অসহায় লোকজনের মাঝে এই নগদ টাকা বিতরণ করা হয় এ সময় আওয়ামী লীগের নেতা ইসমাইল সিআইপি ও সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল আমিন উপস্থিত ছিলেন পবিত্র সবে কদর উপলক্ষে উখিয়ায় মরিচায় রাতের অন্ধকারে গরু হিসেবে